নতুন সব গজল ওয়াজ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন Abu Bakar media team two channel ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া হাবিব আল্লাহ النبي صلوا عليه سلامات الله عليه النبي صلوا عليه سلامات الله عليه وانا رزقك كل من صلوا عليه وانا رزقك كل من صلوا عليه الله الله النبي أهزرين للمو الماء يكين النبي أهزرين للمو الماء يكين أنا راك النبي ورزو صلو عليه أنا راك النبي ورزو صلو عليه kabe kaba duru duja tumbe ru duru kabe kaba duru duja tumbe karuru duru tanaga samsudwa tumbe ru duru sab eroj jaja tumbe ru duru sab eroj jaja tumbe ru duru دبا جملة بلا تم بكار رو درو يا رسول الله يا رسول الله يا حبيب الله يا حبيب الله النبي صلى الله عليه صلوات النبي صلوا عليه صلوات الله عليه وانا رجاك كل من صلوا عليه وانا رجاك كل من صلوا عليه الله الله الله الله الله الله الله الله <laughs> الله रिजा के कसम हो तुम तुमसे मिला जो मिला तुम्हें करू रो दुरो तुम हो जबद करीम तुम हो रूप रहीम तुम हो जबद करीम तुम हो रूप रहीम लिख दो दादा अदा तुम्हें करू रो दुरूद सबियो नबी हो तुम दबियो बबी हो तो दादा के करते दुआ तुम करू रो दुरूद दादा के करते दुआ तुम करू रो दुरूद या रसूल अल्लाह या रसूल अल्लाह يا حبيب الله يا حبيب الله النبي الله عليه صلوات الله عليه النبي الله عليه صلوات الله عليه أنا رزقك كل من صلوا عليه أنا رزقك كل من صلوا عليه الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا حبيب الله الله الله الله আমাদের YouTube channel Abu Bakkar media helping Abu Bakkar media helping two চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং ফেসবুক পেজকে নিয়মিত লাইক করবেন কমেন্টস করবেন ও শেয়ার করবেন যাতে আপনারই মতো আপনারই বন্ধুবান্ধব এই প্রফেশনাল ভিডিওর হাত থেকে যাতে বঞ্চিত না হয়